তো এখানে আপনারা দেখুন জিরো বাই বিয়াল্লিশ আমি স্টার্ট করতেছি এখন থেকে ফাইনালি স্টার আর এখানে প্রতিটা ইমেজের নিচে এনারা সর্বপ্রথম বলে দেয় যে আসলে কিভাবে কি করতে হবে তো আমি অত কিছু পড়তেছি না two eight one seven three seven তারপরে enter two nine two J four eight zero five enter sorry এখানে ইনকারেক্ট ইনকারেক্ট এখানে দেখুন আমাকে ও সরি আমার এখানে হবে seven seven four eight zero five তারপর ইন্টার তারপরে এখানে দেখুন nine four Y S S M এখানে অবশ্যই মনে রাখবেন এখানে আপনার ইয়া ক্যাপিটাল কোনটা কোনটা স্মল এটা এতগুলা মেনটেন করার দরকার নেই সবগুলো স্মল দিলে হয়ে যাবে তারপরে ইন্টার দিলাম আপনারা এখানে ফলো করুন আমার কত পর্যন্ত আসছে তিন পর্যন্ত আসছে আমি চেষ্টা করব অতি মানে কম সময়ের মধ্যে ফিল আপ করার জন্যে one five seven two five eight nine seven enter five এই যে এখানে আপনারা মনে করতে পারেন যে স্পেস আছে আসলে স্পেস না five N G F seven F enter তারপর এখানে স্পেস আছে এখানে কিন্তু স্পেস দিতে হবে S U N S E T এখানে অনেকে ভুল করে এখানে আসলে ই e আছে না কি আছে এটা আসলে ই e হবে তারপরে স্পেস তারপর আছে আপনার road R O AD road enter তারপর এখানে বলতেছে আন্ডার সার্কেল আন্ডার সার্কেলের নিচে যেগুলো আছে মানে সার্কেলের নিচে যেগুলো আছে সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি টি ও ও S ইন্টার দেখুন এখানে আমার সেভেন হয়ে গেছে তারপর এখানে আছে আপনার four six nine I nine i space এখানে যেটা নিচে আছে সে কারণে আপনার স্পেস দিতে হবে তারপরে ই ফোর সেভেন ইন্টার এখানে আছে time T I M E is N I L L U S I O N enter এই যে এটা এখানে একটা আপনাদের ইয়া বলে রাখি সেটা হচ্ছে এরকম কতগুলো ইমেজ আসবে যেগুলোর কোনো ইয়া নাই মানে লেখা নাই কোনো কিছুই নেই কিন্তু কালার হতে পারে আপনার আনকালার হতে পারে বা হোয়াইট হতে পারে সেক্ষেত্রে আপনাদের এখানে বলে দিয়েছে মেসেজে আপনাদেরকে নিচে বলে দিয়েছে it's easy just click the button it's not a captcha অর্থাৎ আপনি কিবোর্ড থেকে alter Q alter plus Q সাব দিতে পারেন অথবা আপনি এখানে মাউস দিয়ে ক্লিক করতে পারেন ক্লিক করতে পারেন ইটস নট এ ক্যাপসা আমি এখানে ক্লিক করলাম এখানে দেখুন দশ নম্বর এসে গেছে এখন এখানে এসে ওনারা আটকে গিয়েছিলেন ইমরান ভাই আপনি এখানে এসে আটকে গিয়েছিলেন N V W E C J T three এখন থ্রি অর্থাৎ এখানে যে স্পেস আছে সম্ভবত ওনারা স্পেস এখানে দিতেন সেই কারণে সমস্যাটা হয়ে যেত তারপরে ইন্টার এখানে দেখুন এগারো নম্বর হয়ে গেছে অর্থাৎ ইলেভেন তারপরে এখানে আছে আপনার blue only blue Q J U H B কোনো স্পেস হবে না ইন্টার তারপরে এখানে আবার সার্কেলের নিচে যেগুলো আছে সেগুলো S W A ISH enter হ্যাঁ এখানে আমার একটা ভুল ধরতেছি এস ঠিক আছে ডাব্লিউ ঠিক আছে আই আচ্ছা এখানে e এ চলে আসছে এটা e হবে না এটা হয়তো কিবোর্ড মিস্টেক হয়ে গেছে S W I S A তারপর আছে আপনার কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে এন্টার করতে পারেন আমি এন্টার করলাম এখানে দেখুন তেরো নম্বর হয়ে গেছে তারপর এখানে অনলি ব্ল্যাক ব্ল্যাক যেগুলা ব্ল্যাক আছে আপনার এখানে যে ভি ভি তারপর এন্টার ফোরটিন চলে এসছে এখানে আছে আপনার that one is really easy এখানে আপনার দেখে দেখতে পাচ্ছি আমি Y J E M enter তারপরে এই যে ইমেজটা এখানে কিন্তু ইমেজের ভিতরে অনেক কিছু লেখা আছে আবার নিচে এখানে দেওয়া আছে please enter F E D E X G R O U N D অর্থাৎ এটাই প্লিজ ইন্টারের পরে যে যেটুকু আছে যেভাবে আছে সেভাবে টাইপ করতে হবে তো এখানে বড় হাতের স্মল মানে অর্থাৎ ক্যাপিটাল স্মল দুটো লেটারে আছে তো আমি শুধুমাত্র স্মল এস করব F E X G R O U N D তারপর enter sixteen select a house এখানে যেগুলো হাউস আছে সেগুলো সিলেক্ট করতে বলতেছে এখন এখানে হাউস কোনটা দুই নম্বর আচ্ছা আপনার সিক্স ফাইভ তাহলে হচ্ছে nine two five six nine আবার আপনি এখানে নিচে পড়লেও আপনি বুঝতে পারবেন এখানে দেওয়া আছে two five six nine two five six nine তারপর এন্টার সতেরো নম্বর সেভেন্টিন চলে আসছি এই যে এখানে কালার একটা ইমেজ অনলি ব্ল্যাক কালার নিচে আপনার লেখা আছে প্লিজ ইন্টার এখানে নিচে গিফ ইন্টারের পরে যেটুকু আছে সেটুকু টাইপ করতে হবে এখানে দেওয়া আছে give and take G I V E A N D space T A K E এখানে যেভাবে আছে অর্থাৎ স্পেস থাকলে স্পেস দিতে হবে তারপর কিবোর্ড থেকে এন্টার দিলাম তারপর এখানে লেখা আছে আপনার only need three store font তিনটে স্টোর ফন্ট আছে এখানে সিলেক্ট করতে বলছে এখন তিনটা কোনটা কোনটা এটা আছে আপনার টু থ্রি এইট তাহলে আছে টু থ্রি সিক্স এইট এখানে লিখতে হবে আবার এখানে নিচে দেখুন আপনার নিচে অ্যান্সার দেওয়া আছে your answer is two three six এটা আপনার এখান থেকেও আপনি নিতে পারেন সবগুলোতে কিন্তু থাকবে না সবগুলোতে যদি থাকে এক্সাম্পল থাকে তাহলে কিন্তু আপনার এটা ট্রেনিং মোটে হলো না তাহলে আছে টু থ্রি সিক্স এইট তারপর এন্টার সরি নিচে চলে আসতেছে তারপর এখানে আবার আসছে only need three store fund আমার উনিশ নম্বর পর্যন্ত নাইনটিন পর্যন্ত চলে আসছে হ্যাঁ এখানে কিন্তু আপনার এক্সাম্পল দেওয়া নাই এখানে আপনার খুঁজে বার করতে হবে এখানে হচ্ছে আপনার three five three five seven eight হতে পারে দেখি আমি ট্রাই করে দেখি three five seven eight enter দেখি হয়েছে কি না না এখানে আপনার মিস্টেক আছে এইট সেভেন ফাইভ আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে আপনার এখানে হবে ফাইভ সেভেন এইট আমি আবার টাইপ করতেছি ফাইভ সেভেন এইট এই তিনটা সফটওয়্যার স্টার ফন্ট চলে গেছে ফাইভ সেভেন এইট এর তিনটা আছে স্টার ফন্ট এখানে আবার আসছে আপনার এখানে লেখা আছে केस इन्सेंटिव टूवर्ड्स इखने लेखा से S W S X space seven D F the printer टोटी वन पर्त आखने अपना से स्ट्रीट सैन स्ट्रीट सैन हो three seven B three seven B নিচে অ্যান্সার দেওয়া আছে থ্রি সেভেন বি তারপর ইন্টার তারপর এখানে আবার আসছে আপনার স্ট্রিট সায়েন্স স্ট্রিট সায়েন্স আবার আসছে এখানে আপনার অন্য একটা আসছে image six A E six A E enter এরপর আপনার আছে টোয়েন্টি থ্রি এখানে অনেকগুলো লেখা আছে এখন এগুলো লেখার মধ্যে আপনি কি করবেন এতগুলো লেখা তো সম্ভব না সেখানে আপনি এটা করে দেবেন ইটস নট ক্যাপসা এই যে এখানে অথবা কিবোর্ডের অল্টার প্লাস কিউ সাপ দিলে আপনার এটা চলে যাবে তো আমি এখানে ক্লিক করতেছি টোয়েন্টি ফোর এখানে বলতেছে স্ট্রিট নাম্বার নাম্বার আছে এখানে যেগুলো সেগুলো সিলেক্ট করতে বলতেছে যে ওয়ান থ্রি ফাইভ নাইন এখানে আছে ওয়ান থ্রি ফাইভ নাইন তো আমি যেটা অনুমান করছি সেটাই ঠিক ওয়ান থ্রি ফাইভ নাইন আপনার যদি বুঝতে কষ্ট হয় তাহলে এক্সাম্পল হিসেবে নিচে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে ইন্টার এরপর আর একটা ইমেজ আছে টোয়েন্টি ফাইভ নম্বর ইমেজ এখানে আছে স্ট্রিট সায়েন্স সে two two seven eight nine এখানে কিন্তু আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া নেই এখানে কিন্তু আপনার খুঁজে বার করতে হবে কোনটা কোনটা two seven eight nine enter twenty six number image এখানে বলতেছে স্ট্রিট নাম্বার স্ট্রিট নাম্বার এগুলো এখানে আমি এতক্ষণ কিবোর্ড দিক মানে টাইপ করে ইন্টার করলাম কিন্তু এখন আর কিবোর্ড দিক আপনার করতে হবে না আপনার মাউস দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে স্ট্রিট নাম্বার এখানে কোনগুলা এটা এটা এটা অর্থাৎ থ্রি ফাইভ সেভেন তারপর ইন্টার ইন্টার কিবোর্ড থেকে আপনি দিতে পারেন অথবা আপনি সেন্ট ইন্টার এখানে ক্লিক করুন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন নাম্বারে আছে আপনার ঘোস্ট এখন এখানে আপনার যেটা যেটা মনে হয় সেটা সেটা আমার আমার মনে হচ্ছে এটা এটা এটা এটা এটা এটা এটা মানে দুইটা আমার মনে হচ্ছে না না এটা না তাহলে এক দুই তিন এই তিনটে আমার মনে হচ্ছে না বাকিগুলো আমার মনে হচ্ছে গোস্ট তারপরে ইন্টার এখানে ক্লিক করলাম টোয়েন্টি এইট তারপরে এখানে দেওয়া আছে একটা normal image E X A M enter nine one five one two seven five seven enter V eight Z four J R enter Y X Z F M N F four enter তারপর C I T Y five two double zero enter তারপরে এখানে বলতেছে অনলি পিঙ্ক এখন পিঙ্ক কালার যেগুলো সেগুলো নিতে হবে এখানে পিঙ্ক কালার আমি দেখতেছি কিউ টি জেড ইন্টার আর এখানে বলতেছে আন্ডার সার্কেল সার্কেলের নিচে যেগুলো আছে সেগুলো আমি এখানে দেখতেছি D I S M E e, এগুলা তারপর enter thirty five number image আমি আসছি এখানে বলতেছে অনলি ব্লু ব্লু যেগুলা ব্লু আমি দেখতেছি H N N X V enter তারপরে এখানে আবার একটা ইমেজ আসছে অনলি নিট থ্রি ট্রিস এখন ট্রি এগুলো যে এখানে আপনার বলা আছে থ্রি ট্রিস আসলে তিনটের উপরও হতে পারে এখন এখানে কোনগুলা আমি দেখতেছি five six eight nine five six eight nine দেখি কি আসে five six six eight nine five six eight nine তারপরে ইন্টার এখানে মিস্টেক হয়ে গেছে এখানে আপনার ফাইভ হবে না ফাইভ বাদ যাবে তাহলে হচ্ছে আপনার six eight nine six eight nine enter দিলাম কি চলে গেছে কিনা এটা চলে গেছে থার্টি সেভেন এখানে বলতেছে select all image with flowers এবং ফলোয়ার্স যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে ফলোয়ার্স হচ্ছে আপনার ফাইভ সেভেন এইট আর নাই তাহলে হচ্ছে আপনার ফাইভ সেভেন এইট তারপর enter thirty eight number image আমি আসছি আর মাত্র কয়েকটা ইমেজ আছে এখানে বলতেছে only need three squares with street signs nine A B দেখি এখানে নাইন এ বি তারপর কিবোর্ড থেকে enter thirty nine thirty nine number ইমেজে এখানে বলতেছে স্ট্রিট নাম্বারস এখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে ওয়ান সেভেন এইট এই তিনটে আর অন্য কোনো এখানে নাই তারপরে এখানে ক্লিক করতে হবে send enter forty forty number image আমি চলে আসছি এখানে দেখুন এখানে অনেকটা একটা ইমেজ একটা অ্যাকাউন্টের হোম পেজ একটা ওয়েবসাইটের হোম পেজ এখানে চলে এসছে তো এখানে আপনি কি করবেন এখানে কিন্তু লেখা নাই যে আপনি এটা আন্ডার সার্কেল অথবা আন্ডার দ্য ইন্টার বা আন্ডার রাইট বা ইন্টার দ্য রাইট বা আবি কোনো কিছু এখানে দেওয়া নাই শুধু এখানে দেওয়া আছে can not understand what can I answer there তো এখানে আপনি কি অ্যান্সার করবেন সেটাই বলতেছে সেক্ষেত্রে আপনার এখানে ইটস নট এ ক্যাপসা অথবা আপনি কিবোর্ড থেকে অল্টার প্লাস কিউ সাব দিতে হবে তো আমি এখানে ক্লিক করলাম চলে গেছে ফোরটি ওয়ান এখানে বলতেছে আই অ্যাম গুড এখানে আবার দেওয়া আছে এই চিহ্নটা এখন এই চিহ্নটা আপনি কি বাদ দেবেন না দেবেন না এটাই চিহ্ন অবশ্য দিতে হবে কারণ আমি দেখাই আমি দেবো না সর্বপ্রথম দেব না তাতে কী হয় আই অ্যাম গুড আমি ইমেরিয়া মানে চিহ্নটা বাদ দিলাম অশ্চর্যবোধক যে চিহ্নটা সেটা বাদ দিলাম বাদ দিয়ে দিলাম এখানে দেবেন নিচ্ছে না অর্থাৎ আপনার এখানে দিতে হবে তাহলে আই অ্যাম গুড তারপর ইন্টার ফোরটি দেখুন এখানে আমার এডুকেশন শেষ ফোরটি থেকে ফোরটি শেষ ইনাফ এডুকেশন কমপ্লিট এখানে দেওয়া আছে এখন আমি এখানে স্টার্ট করলে আমি কাজ শুরু করতে পারবো তো আমি স্টার্ট করি হ্যাঁ এখন এখানে আপনার স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনার যেটা চলে আসছে এখানে আপনাকে বলতেছে এখানে যে রুলসগুলো আছে টু কাপসের সাইটে যে রুলস আছে সেই রুলসগুলো আপনাকে মেনটেন করতে হবে মানতে হবে সেজন্য আপনার এখানে একটা টিকচিহ্ন দিতে হবে I agree with the terms এখানে টিকসিন দিতে হবে তারপরে স্টার্টে ক্লিক করতে হবে এরপর আপনারা কি কেন এখানে আর একটা পেজে নিয়ে আসছে এখানে বলতেছে আপনি কি কি জানেন এখানে দেওয়া আছে select the language that you on I do not know এখানে দেওয়া আছে English I do not know I know the letters I speak this language তো আপনি এখানে দিয়ে যেটা দেওয়া আছে ডিফল্টভাবে সেটা দিয়ে দেন আর এখানে আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারেন অন্য কোনো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে দিলে ইচ্ছা হলে দিতে পারেন না দিলে নাই আমি দিলাম না এখানে তারপর ক্লিক করতে হবে I confirm that everything is correct এখানে ক্লিক করলাম ওকে আমার মানে টু ক্যাপসার সাইটের যতগুলো ফর্মালিটি আছে সব কিছু ওকে এখন আমি চাইলে এখানে কাজ করতে পারবো অর্থাৎ এখানে আমি স্টার্ট করলে আমার কাজ শুরু হয়ে যাবে এখন কিন্তু আর এখানে এক্সাম টেস্টের যে forty two by forty two যে এক্সাম টেস্টের নাম্বারগুলো ছিল এখন কিন্তু সেগুলো নাই এখন আপনি এখানে কাজ করলে এখানে আপনার ডলার সেন মানে শো করবে আপনি কতটুকু ইনকাম করছেন সেটাই তো আমি এখানে ক্লিক করতেছি স্টার্টে ক্লিক করলাম দেখি কোনো ইমেজ আসে কি না একটু সময় নিচ্ছে তার আগে বলে রাখি যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করে নেন রেজিস্ট্রেশন করে ফেলুন এই ভিডিওর নিচে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনার টু ক্যাপসা নামে two captcha register and sign up এরকম একটা লিঙ্ক আছে এই লিঙ্কে আপনি ক্লিক করে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করার সিস্টেম খুবই সহজ এখানে আপনার কোনো কিছু করতে হবে না আপনার রেজিস্টার করার পর মানে যখন করবেন তখন আপনার একটা হোম পেজ চলে আসবে হোম পেজে আমি আপনাদেরকে দেখাই দেখাইলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমি এটা এন্ট্রি এন্ট্রি দেই seven zero seven one five six enter করলাম এখানে দেখুন আপনার এখানে কিন্তু এতক্ষণ আগে কিন্তু কোনো ব্যালেন্স ছিল না আমি এত আর্ন করলাম ক্যাপসা এন্ট্রি করলাম এখানে আর আপনি এখানে normal captcha normal plus recaptcha আপনি দুটো এখানে সিলেক্ট করতে পারেন তো যা কীভাবে আপনারা কাজ করবেন এখানে আমি এখানে স্টপ করলাম স্টপ করার পর এখানে আর একটা ফর্মালিটি আছে সেটা হচ্ছে এখানে আপনি ওয়ার্কার আপনি ডেভেলপার না ওয়ার্কার আমরা সরি আমরা যেহেতু এখানে আর্ন করব মানে কাজ করে যেহেতু আমরা ইনকাম করব উপার্জন করব সেক্ষেত্রে আমার ওয়ার্কার সো এখানে ওয়ার্কার সিলেক্ট করা থাকবে এটা একটা ভালো একটা সাইট টেস্টের সাইট এটার ভিডিও পেমেন্ট প্রুফ ভিডিও আমার এখানে আছে আমি অনেক ইনকাম করেছি এখান থেকে এই সাইট থেকে এখন যেটা বলছিলাম যারা রেজিস্টার করবেন রেজিস্টার করার জন্য আপনাকে আপনাদের যেটা করতে হবে আমার ভিডিওর নিচে আপনি একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ওই লিঙ্কে ক্লিক করার পরে মানে অর্থাৎ two captcha register or sign up এরকম একটা লিঙ্কে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে কেবিনেট লেখাটা থাকার কারণে এখানে দেখাচ্ছে সরি দিস স্পেস অ্যাভেলেবল তো আমি এটা রিমুভ করে দিলাম আবার এন্টার দিলাম তাহলে দেখেন এখানে এই অপশনটা থাকবে না এখন দেখুন এখানে হোম পেজ চলে আসছে এখন এখান থেকে আপনার রেজিস্টার করতে হবে এখন রেজিস্টার করার জন্য আপনার এখানে ক্লিক করতে হবে যাদের অ্যাকাউন্ট আছে তারা সাইন আপে সাইন ইনে ক্লিক করবেন আর যারা অ্যাকাউন্ট খুলবেন তারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনার কীরকম অপশন আছে সেটা দেখুন এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে আর এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে আপনার এই পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপর আপনার রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনার একটা রিক্যাপস আসতে পারে মানে রিকেপসটা ফিল আপ করার পর আপনার যখন আপনার এখানে রেজিস্টারে ক্লিক করবেন তখন আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন অর্থাৎ আমি দিলাম আর জাহিদ আলী এই যে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়েছি এই জাহিদ আলী তা আমার লগ করতে হবে লগ করার পর এখানে একটা লিঙ্ক পাবো টু ক্যাপসার সাইট থেকে একটা ইয়া পাবেন লিঙ্ক পাবেন ভেরিফিকেশন ইমেল ভেরিফিকেশন লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনার কাজ হয়ে যাবে আপনাকে আর কোনো কিছু করতে হবে না তারপর আমি এতক্ষণ যা কিছু করলাম অর্থাৎ ট্রেনিং মোড পাস করলাম যেভাবে এইভাবে আপনাকে ট্রেনিং মোডটা পাস করতে হবে পাস করলে আপনি এখানে একজন মানে ওয়ার্কার হয়ে গেলেন এসিটি একজন ওয়ার্কার হয়ে গেলেন আপনি এখানে নির্দ্বিধায় কাজ করতে পারবেন এখন সফটওয়্যারে কাজ করবেন এখানে সব থেকে আপনি যে সাইটটা এটা আমি ক্লোজ করে দিই এটার আপনার দরকার নাই সফটওয়্যারে কাজ করতে হবে এখানে আপনি যদি কাজ করেন এখানে আপনি ইনকাম করে আপনি মানে পোষাবে না এখানে আর একটা মোবাইল ইন্টারফেস এখানকার থেকে আপনার মোবাইল ইন্টারফেস ইন্টারফেস এখানে আপনার একটু ইনকাম বেশি হয় এখানকার থেকে এখানে একটু বেশি তারপর এখানে স্টার্ট করবেন সেজন্য যারা মোবাইলে কাজ করতে চান তো আমি আপনাদেরকে ততক্ষণ একটা ইয়ে নিয়ে যাই যে সফটওয়্যার আপনারা পাবেন কোথায় আমার ভিডিও নিচে দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে সফটওয়্যার উইন্ডোজ সফটওয়্যার লিঙ্ক দেওয়া আছে যে চলে আসছে এখানে S H O U L D R O F O R I O N তো এখানে এইভাবে কাজ করবেন এখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার হোম পেজটা এখন আপনার সফটওয়্যারটা নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে দেওয়া আছে ফর ফিসিস আর ফর মোবাইল এখন এখান থেকে আপনি উইন্ডোজের অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার পাবেন আবার উইন্ডোজ সফটওয়্যার পাবেন তো এখানে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনার অনেক পুরাতন কবে কবে আপডেট হয়েছে এই যে ওল্ড ভার্সন এটা দুই হাজার সাল সফটওয়্যার যদি কোনো সফটওয়্যার আপনার কাজ না করে তাহলে আপনি এই সফটওয়্যার দিয়েও আপনি কাজ করতে পারবেন ওল্ড ভার্সন তো সবসময় আপনার লেটেস্ট যে সফটওয়্যার আছে লেটেস্ট এই সফটওয়্যারটা এই সফটওয়্যার দিয়ে আপনার কাজ করবেন যারা উইন্ডোজ সেভেনে কাজ করবেন বা উইন্ডো উইন্ডোজে কাজ করেন তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন এই সফটওয়্যারে এবং আরও ওল্ড ভার্সন দেওয়া আছে আবার অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপনার এই লিঙ্ক দেওয়া আছে এবং আমার ভিডিওর নিচে যে ডিসক্রিপশন পাবেন সেখানে আপনার এইভাবে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড দিয়ে কাজ করতে পারবেন এখন সফটওয়্যার কাজ করলে আপনার কীরকম সুবিধা হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার সফটওয়্যার টু ক্যাপচার সফটওয়্যার আমি এখানে ক্লিক করলাম এখানে আমি একটা অফ করে দিয়ে দিচ্ছি অফ করার জন্য আপনার যেটা করতে হবে যে আইকন এই আইকনে ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করলাম এখানে দেওয়া আছে থ্রেড ওয়ান থ্রেড টু অর্থাৎ থ্রেড টু করে দিলাম আমি থ্রেড টু করে দিয়ে দেখি সেভ দিলাম এক দুই অর্থাৎ দুই করে দিলাম এখানে দুইটা ইমেজ আসবে দুইটা করে ইমেজ আসবে আর যদি এক ছিল তখন এখানে শুধুমাত্র একটাতে ইমেজ আসতো তো আমি এখানে স্টার্ট করলাম দেখুন এখানে চলে আসছে যেই এক্সাম টেস্টগুলো আমি দিলাম সেগুলোই কিন্তু এখানে আপনার টাইপ করতে হবে না শুধুমাত্র এভাবে মাউস দিয়ে ক্লিক করতে হবে এগুলো হচ্ছে আপনার রিক্যাপসা তারপর আপনি এখানে ভেরিফাই করবেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে তারপর এখানে আছে আপনার কোর্স ওয়ার্ক যেগুলো কোর্স ওয়ার্ক সেগুলো আপনার সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেক ফাস্ট আসে এখানে আপনারা আমার ব্যালেন্স দেখতেছেন আমার ব্যালেন্স এখানে ক্রস ওয়ার্কার নেই তারপর এন্টার দিলাম যে হয়ে গেছে এখানে আপনার traffic light traffic light select করতেছি আমি নেক্সট করলাম অথবা চাইলে আপনি এখানে যেমন এখানে দুইটা পাশাপাশি আছে সেক্ষেত্রে আপনি মাউস যেভাবে সিলেক্ট করেন সেভাবে সিলেক্ট করতে পারবেন আমি সিপে মাউসের রাইট বাটন আমি মাউস সিপে ধরে আসি কিন্তু এখানে সব সিলেক্ট করে ছেড়ে দিলাম তারপর রাইট বাটন ক্লিক করলাম এন্টার হয়ে গেল আবার সিপে ধরে আসি আবার সিপে ধরে ছেড়ে দিলাম তারপর রাইট বাটন ক্লিক করলাম মাউসের মাউসের এখন আবার আমি এখানে মানে এইভাবে আপনি সহজে সিলেক্ট করতে পারবেন অর্থাৎ আপনি কম্পিউটারে কোনো ফাইল ফোল্ডার সিলেক্ট করেন যেভাবে ঠিক সেভাবে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যেমন আমি ট্রেনে ধরে ছেড়ে দিলাম অর্থাৎ সোজা আছে সেখানে আমার কোনো কষ্ট করতে হলো না একটা একটা করে ক্লিক করতে হলো না এটা তো আমি সেম কন্ডিশনে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম ওকে এই হচ্ছে কাজ আপনার সফটওয়্যার কাজ করতে গেলে আপনার শুধুমাত্র রেগুলার ইমেজে আসবে আমি স্টপ করলাম এখন তো আমি সব কিছু মানে দেখালাম আপনাদের খোলামেলা দেখলাম কীভাবে এক্সাম টেস্ট পাস করবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সফটওয়্যারে কাজ করবেন সব কিছু আপনাদেরকে দেখানো শেষ এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ন করতে পারেন ইউটিউব মানে যে ভিডিওর নিচে কমেন্টে আপনি দিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলের যে অ্যাওয়ার্ড আছে সেখানে গিয়েও আপনি দেখতে পারেন যে আমার অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে সেখান থেকেও আমাকে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আপনি ডিসক্রিপশন ভিডিওর নিচে এখানেও আমার অনেকগুলা কন্ট্যাক্ট করার জন্য ফেসবুক লিঙ্ক দেওয়া আছে প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ওই সব ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেন যারা এখন পর্যন্ত এক্সাম টেস্টটা পাস করতে পারে নাই কারণ তারা এক্সাম টেস্ট পাস করতে পারে নাই বলে আপনারা মানে কাজ করতে পারে পারতেছে না তো তাদের মাঝে শেয়ার করে দেন তো আজ এই পর্যন্তই পরবর্তীতে আরও কোনো ভালো টিউটোরিয়াল টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন خدا حافظ